আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়ের চিত্তানন্দ প্রদান করুন করবে যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তানন্দ গীতা অবশ্যই এখন যে এই লীলাটি পরিবেশিত হবে ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলা চৌষট্টি প্রকারে লীলা করেছিলেন ভগবান বলল সর্বলীলার মুকুট মনে হচ্ছে রাসলীলা সবার মধ্যে রাসলীলা রাস কাকে বলে দাদা ওই বেদের সামনে প্রণাম করে খোলের বেদের সামনে রাস কাকে বলে শ্রীমদ ভগবতী প্রমাণ দিলে রাস বৈশ্য রসনাম রসত্তম রাসলীলা লীলা করেছিলেন ভগবান সেই চৌষট্টি প্রকারের লীলাকে একত্র করে নির্দেশ করে হয়েছে রস যেমন বাবা বাস্তব জগতে ইক্ষু মানে আখ আখ সবাই চেনেন তো আখ সবাই চেনেন কিন্তু ভাষাটা হয়তো পরিবর্তন তো আখ যখন মেশিন দেওয়া হয় দেখবেন আখের রস বাহির হয় তাকে রসবাহীর হয় ঠিক তেমনি চৌষট্টি প্রকারের লীলাকে মহাজন একসঙ্গে করে মেশিনে দিয়েছে মেশিনে দেওয়ার পরে একটা রসবাহী হল রং হলো ভক্ত দৈতস্য হল ভগবান ভক্ত এবং ভগবানের মিলনে হয়েছে রস রাস হলো রাস হয়েছে কখন না র এবং দৈতস্বর মাঝখানে যখনই আকার দেওয়া হবে তখনই সেটা রাস হবে তো আকারটাকে দেখবেন বাস্তব জগতের ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে বাবা ঘটকের প্রয়োজন হয় আমার দাদু আর আমার সময় তার ঘটক লাগে এখন দরকার এখন দুইজন দাদা আমি পাঁচ লক্ষ টাকা খরচা করে মেয়ে বিয়ে দিয়েছি সেই কথা শুনে ওই ভদ্রলোক বলছে আপনি পাঁচ লাখ টাকা খরচা করে মেয়ে বিয়ে দিয়েছেন আর আমি মাত্র পাঁচ হাজার টাকা খরচা করে মেয়ে বিয়ে দিয়েছি কি করে আমার পাঁচ লক্ষ টাকা হলো না আপনার পাঁচ হাজার টাকায় হয়ে গেল দাদা বলবেন না পাঁচ হাজার টাকা দিয়ে মেয়েকে একটা মোবাইল কিনে দিয়েছি কষ্ট করে আর বিয়ে দিতে হইল বিয়ে হয়ে গেছে এখন মোবাইলে যদি বলে হ্যালো তো বাবা সম্ভব তিন প্রকার ঘটক আছে যাবতীয় প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিয়ে দেওয়ার দুই নম্বর ঘটক হচ্ছে গুরুদেব শিষ্যকে ভগবানের চরণে পৌঁছে দেওয়া আর তিন নম্বর ঘটক তিনি যিনি ভক্ত এবং ভগবানের মিলন করে দেন যিনি বৃন্দাবনের আত্মশক্তি মহামায়া মা জগমায়া ভগবতী যে সাহায্য ছাড়া গোবিন্দের কখনো কোন লীলা সম্পূর্ণ হয় গোবিন্দ বলেন আমিও না জানি না জানে আমার গোপীগণ দোহা রূপে গুণে নিত্য হয় দোহা গুণ এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করবো

কিরমা বেল চেনেন বেল যখন গাছে পাকে দেখবে উপরটা হলুদ হয়ে যায় এখন কাক ডাকছে উড়ে আকাশ দিয়ে দেখতে পেলো গাছে একটা ফল পেকেছে এখন এই ফলটিকে খাওয়ার জন্য দেয় না উপরে ঠোক দিয়েছে বেলের উপরটা শক্ত না যে ঠোক দিয়েছে ভাঙতে পারলো না তখন আবার উড়ে চলে যাচ্ছে আরেকটি কাক বললো কি রে ভাই গেলি ফলটা খেলি না তখন বলছে আর বলিস না ভেবেছিলাম ভালো ও ভালো না ও ভালো না শুধু রং চড়েছে কিন্তু কাকিনি ও ফল ভালো না মানে ও ভাঙতে পারিনি বলে ওর কাছে ভালো না কিন্তু যে ব্যক্তি ওর তত্ত্ব জানে তিনি ভয়টিকে পেরে ভেঙে ভিতরের বস্তুটা সাধন করে এমন না আর যিনি ভাঙতে পারবেন ভিতরের বস্তু করতে পারবেন তার কাছে ভালো লাগবে দিকে অভিশয় পালাটা বেশি চলে প্রচলন বেশি অভিশয় আমাদের বাবা রাস লীলাটা বেশি প্রচলন এই জন্য সব লীলাগুলি এটা চালানোর প্রয়োজন আছে একটু একটু করে বুঝতে বুঝতে একদিন ঠিকই আপনারা বুঝতে পারেন এই রাসলীলা সকলে চিত্ত নিবিষ্টে শ্রবণ করবেন ভিড় মস্তিষ্কে মনটা যদি অনুরূপ থাকে বোঝা যাবে না সাধন করবো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জয় জয় নিরাশ্রয়ের আশ্রয় দাতা পতিত পাবন ভক্ত রঞ্জন শ্রীমন গৌরহরি ভক্তির ভগবান গৌরঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝি সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা খেললেন হরিনাম সংকীর্তন করে সাজের বেলা অর্থাৎ সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসেছেন আমার গৌরঙ্গ মহাপ্রভু মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে নিমাইকে আরতি করলেন আরতি শেষ করে নিমাইকে সেবা দিন শয়ন মন্দির আলোয় আলোকিত করে নিমাইকে শয়নে দিয়েছি নিমাই চাঁদ ঘুমিয়ে আছে এমন সময় মধ্য নজরিতে আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে গোবাক্ষ মানে গোবাক্ষ অর্থাৎ জানালা নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে জানালা তার ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি এসে নিমাই চাঁদের বদমন্ডলে পড়েছে নিমাই চাঁদ শয্যায় থাকতে পারলেন শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনে নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা অসংখ্য কুসংকাল প্রস্ফুটিত হয়েছে কুসুমের মধু পান করবার আসে মাতার ভ্রমণ গানে যারা গুল গুল গুল গুল গুল গুল গুল গুল গুল গুল সঙ্গে গান গুন গুন গুন গুন করছে আবার কেউ বা ফুলের উপরে বসে মধু সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু সুরধরি গঙ্গার কুলে গিয়ে দাঁড়িয়েছে সুরধরি গঙ্গা পেয়ে ঝলমল ঝলমল করছে মানে এমন একটা শোভা তেমন সোনা নবদ্বীপে এর আগে কখনো কোনোদিন পাওয়া দেখা যায় চাঁদের জ্যোতিপি সুন্দরী গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিত হয়ে দুই কুড়ে আছাড় খেয়ে পড়েছে নদীতে যখন বাবা জোয়ার আসে বান ডাকে দেখবেন নদীর জল বাবা দুই কুলে কিন্তু আছাড় খেয়ে পড়ে জল দ্বিগুণ বেড়ে যায় তো আজকে গঙ্গায় কোনো জোয়ার নেই কোনো বান নেই তবে দুই কুলে আছাড় খেয়ে পড়ছে কি করে না গঙ্গা মনে মনে ভাবছে মহাপ্রভু আজকে কৃপা করে তুমি আমার কুলে দাঁড়িয়েছো এই সময় যদি আমার পক্ষের জল দিয়ে তোমার চরণ আমি ধন্য করতে পারতাম তাহলে আমার জীবন জনম ধন্য হয়ে যেত সবাই ভগবানের চরণ দেওয়ার জন্য কত ভক্ত তপস্যা করছে এখনকার কেউ করে না বাবা আগেকার সময় সত্যযুগে ত্রেতা যুগের মানুষ হাজার হাজার বছর তারা জলের ভিতরে আগুনের ভিতরে এমনকি বরফের ভিতরে বসে তপস্যা করতো শুধু ভগবান পাবে বলে আর আমরা কলির মানুষ আমরা স্বল্প আয়ু মাত্র আমাদের আয়ু মাত্র ষাট থেকে সত্তর বছর একশো বছর আয়ু ছিল কিন্তু এতদিন আর কেউ বাঁচে না বাবা ষাট থেকে সত্তর বছর এসেছি ভাবে যেতেই হবে এসেছি মরতে হবেই মরতে যদি কেউ বলে আমি একবার পৃথিবীতে এসেই পড়েছি আমি আর মরবো না আমার অনেক ধন সম্পত্তি আছে দশতলা বিল্ডিং আছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে আছে আমি মরবো না ভুল বাবা জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেইমানি করে বন্ধু বন্ধুর সঙ্গে বেইমানি করে কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনোদিন বেইমানি করে সবাই হলেই সবাইকে যেতে হবে বাবা কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয় আজকে যদি আপনি কোনো সৎ ব্যক্তির হৃদয় ব্যথা দেন কষ্ট দেন ওই ব্যথা আপনাকে শেষের দিনে ডবল হয়ে দেখা দেবে ব্যাংকে টাকা রাখার মতো যদি আপনি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রেখে আসেন পাঁচ বছর পর তুলতে যাবেন সুদ হয় ডবল হয়ে আপনি রেখেছেন পঞ্চাশ হয়ে গেছে এক লাখ ঠিক তেমনি কোনো ভক্ত হৃদয়ে কোনো বৈষ্ণব হৃদয়ে যদি কেউ ব্যথা দেয় সেই ব্যথা কিন্তু শেষের দিনে ডবল হয়ে ব্যথা কারোর মনে দুঃখ দেও না নিমাই চাঁদ নবদ্বীপে এসেছিলেন বাবা ওই কলির অত্যাচারী জীবিক উদ্ধার করতে আবার নবদ্বীপে ছেড়ে মহাপ্রভু চলে গিয়েছে এই নবদ্বীপ ছেড়ে সতীমাতা জানতে যে আমার নিমাই আমার কাছে থাকবে না থাকবার জন্য আমার নিমাই আসেনি বাবা তাই নির্জনে বসে সতীমাতা কাঁদছে নয়নের জলে বহু ভাষায় নিমাই গিয়ে বললেন মা ওমা তুমি অমন করে কাঁদছো কেন মা সচিমাতা চোখের জল মুছে বলে কই বাবা আমি তো কাঁদছি না নিব মা গো তোমার চোখে জল তুমি হয়েছো দুর্বল তুমি কেন কাঁদছো আমি কি জানি না মা বল তো নিমাই আমি কেন কাঁদছি মা গো আমি তোমায় ছেড়ে সন্ন্যাসে চলে যাব তাই বুঝতে পেরে তুমি কাঁদছো তাই না কেঁদো না তুমি যদি এমন করে কাঁদো এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম মা আমি তোমায় ছেড়ে কোনোদিন সন্ন্যাসে যাব না যাব না তোকে যে সন্ন্যাসে যেতে হবে বাবা তুই যদি সন্ন্যাসী না যাস এই কলির জীব কোনদিন উদ্ধার হবে না তুই যদি সন্ন্যাসী না যাস কৃষ্ণ বলি দাদার সৌভাগ্য যে আমার হবে না বাবা মা আমি এখনো আছি তাই তুমি অমন করে পাচ্ছ আমি চলে গেলে তুমি তা দেবে না মা তোর মতো পুত্র হারিয়ে গেলে কোনো মা কি না কেড়ে থাকতে পারেনি মা শোন বাবা তুই কাঁদবি দেশ বিদেশে আর আমি কাঁদবো ঘরে বসে উভয়ের কান্না একত্র হই যেদিন মহাবে প্রেমের কন্যা আমি সেদিন হব ধন্য আমি চলে যাব যাওয়ার আগে তোমায় কথা দিলাম নিজ হাতে রন্ধন করে ডাকবে আমার নাম ধরে আমি যত দূর যাই না কেন এসে তোমার হাতের খাবার আমি খেয়ে যাব বাবা যাওয়ার নিশীতে মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন অনেকে বলে সচিবতা ঘুমিয়েছিল নিমাই গিয়ে প্রণাম করেছিল আর সচিবতা ভেবেছিল কোন পাখি বুঝি ডাকছে তাই বলেছিল বনের কোকিল বনে চলে যা এই জন্য নিমাই নাকি চলে গিয়েছিল এটা ভুল বাবা সচিবতা সজ্ঞানে বলেছিল নিমাই তুই সন্ন্যাস নে বাবা যত কষ্ট পাই আমি পাবো কিন্তু তুই যেন বাবা সুখে থাকিস হরি নাম দিয়ে সর্বহারা তার মতো দুঃখী কেউ কন্যা মারা গেল এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র এলো সেও চলে গেল বাকি রইল যখন চলে গেল বাবা নদী আর পথে পথে হা ভাই প্রাণ নিমাহি বলে নদী বৃক্ষের পাত্র যারা বৃক্ষ তুমি কি বলতে পারো আমার কোন পথ দিয়ে গেছে একটা প্রশ্ন জড়াই কেঁদে কেঁদে বলে পশু তুমি কি বলতে পারো আমার নিমাই কোন পথ দিয়ে গেছে ওরে নিমা ওরে সন্না সেতে যাই ওরে নিয়ে মণিমাই বৈরাগনা হয়রে দশতে জানরে তোমার সেবা জীবনে একবার মায়ের কোলে ফিরে আয় একবার মায়ের এমন সময় বধুমাতা বিষ্ণুপ্রিয়া এসে বলেছিলেন মা অমন করে কেঁদো না মা তুমি মা হয়ে যদি অমন করে কাঁদো তোমার সন্তানকে সন্ন্যাসে গিয়ে থাকতে পারবে মা সচিমাতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ জড়ি ধরে বলেছিল হতভাগিনী আমায় জ্ঞান দিতে এসেছি অনিমা একবার চেয়ে দেখ বাবা আমার ঘরে বধু বিষ্ণু প্রিয়া সে যে আমার ঘরে বধু বিষ্ণু প্রিয়া সে যে জলান্তয় অগ্নিতে রাখিনি বা কোনো মায়ের স্বামী মারা যায় এর মতো দুঃখ কিন্তু জগতে আর কিছু না মহাপ্রভু চলে গেলেন প্রিয়ার বয়স ছিল মাত্র চোদ্দ বছর এই চোদ্দ বছরের মেয়েটির তাকে তার ভক্তিতে ভগবান আবার নবদ্বীপে ফিরে আসতে বাধ্য হয়েছিল কবে একদিন রাত বারোটায় ভাবুল্লাস দুয়ারে করা নাড়া পড়ছে বিষ্ণুপ্রিয়া মাথায় ঘোমটা দিয়ে অবনত মস্তকে দুয়ারটি খুলে দিয়ে বলে কে দেখলো না কে এসেছে প্রভু বললেন রে প্রিয় আমায় চিনতে পারছ আমি চৈতন্য দেবে চৈতন্য দেব কে চৈতন্য দেব আমি তো চৈতন্য দেবকে চিনি আমি যে আমার গৌরব রেখেছি ও দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরিদের চৈতন্য দেব হয়ে গেছে ও দীক্ষা নেওয়া হয়ে গেছে হয়ে গেছে দীক্ষা নেওয়া তবে কেন এসেছো আমার কাছে অনুমতি নিতে এসেছি অনুমতি দেব অনুমতি কেন দেব তুমি বলতে পারো প্রভু আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে কেমন করে বলতো এতদিন পরে এলাম মাথায় ঘোমটা দিয়াছ কেন ঘোমটা তোলো আমি তোমার বদন দেখতে চাবো মাথা নাড়া দিচ্ছি বিষ্ণুপ্রিয়া না এই বদন তোমায় দেখাবো না ও আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম তাই তোমার বদন আমি তোমায় কষ্ট দিয়েছি তাই তোমার বদন আমায় দেখাবি না তুমি কেন তোমার বদন দেখাবে না বলো তোমার কি হয়েছে গৌরহরি মন যে চাই তোমায় দু চোখ ঘুরে একবার আমি দেখি কিন্তু দেখতে চাইলেও দেখতে পারবো না কেননা বৈষ্ণবের বদলে শুনেছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পরে কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদল তবে শুরু করে তার নাকি আর সন্ন্যাস ধর্ম থাকে না সেই অভাগিনীর বদন দেখি যদি তোমার সন্ন্যাস ধর্ম চলে যাও এই অভাগিনীর বদন আমি কোনোদিন তোমায় দেখাবো না বদর যদি নাই বা দেখাবে দেখিও না আমি চলে যাচ্ছি আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে এটাই আমার শেষ দেখা চলে যাওয়ার আগে অন্তত কিছু চেয়ে নাও যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাব প্রভু যদি দিতে চাও তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো ওই একবার আমার বক্ষ মাঝে আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো যখন নির্জন তোমায় দেখবার স্বাদ লাগবে ওই পাদকার উপরে তুমি ভুবন ভোলানো রূপে এসে দাঁড়িয়েও সেদিনে তোমার চরণ খানায় আমার হৃদয়ে আমি কি করিব যাব আমার হৃদয় ধো ধরিব তোমারও দুটি চরণ আমার হৃদয় ধো করিব তোমার teacher চরণ ছাড়া আমায় করো আমায় সেরে চরণ ছাড়া আমায় করো না তুমি তো চলে যাচ্ছ আর যদি তোমার সাথে আমার দেখানো হবে হয় যাওয়ার আগে একটি আশীর্বাদ করে যাও দয়া যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে ভব নদীর পারে গিয়ে আমি দাঁড়াইব সেদিন তো আমার পানির করি বলতে কিছু থাকবে না সেদিন পানির করি কি হবে জানো এই ভক্তের চরণ ধরি হবে আমার ভব পারে পারির কড়ি ভক্তের চরণ ধুলে পাখি প্রাণ পাখি আমার উড়ে যাবে সের ভক্তের চরণ ধরে হবে আমার পারে আমার পথে চলো ধুলি হবে আমাদেরও পারির করি হবে ভক্তের চরণ ধুলি তাই এসেছিল খুব সবাই মাখো ভক্ত তো জানি এই হয়তো আপনাদের সাথে শেষ দেখাও হতে পারে তাই এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করি এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়িয়ে ধরি শেষবারের মতো সবাই বড় বৈষ্ণবী বৈষ্ণবীর সঙ্গ কর মনে করে থাকবে কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো এটাই সংসারের নিয়ম দিতে পারলে আপনাই দেখবে দিতে পারবেন না আপনাই দেখবেন বাবা সারা জীবন তো সংসারের জন্য কাজ করলাম আজকে যে এসেছে কীর্তন শুনতে অনেকে রাত থেকে আপনারা কীর্তন শুনছেন বলে বসে থেকে